ব্যঞ্জন বর্ণ শিখি ক কতে কাঠুরিয়া কয়েকার কা ঠয় সুগার ঠু রয় সিগার আকার কাঠুরিয়া খ খতে খরগোশ খ র গাওকার গো তালপিস খরগোশ গ গতে গরু গ রসগারু গরু ঘ ঘতে ঘুড়ি ঘসগার ঘু ডায়মন্ড রসগার গাড়ি ঘুড়ি উম্মা উম্মতে ব্যাংক বগিচাতে জেব্রা জয়কার যে বয় রফলাকার জেব্রা ছ ছতে ঝাড়ুদার জয়কাল ছাড় ডায়মন্ড রয়সুগার রু দয়কার দা র ঝাড়ুদার ইয় ইয়তে মিয়া মহিষিকার মি ইয় আকার মিয়া ট টতে টিয়া টয়সিকার টি উনত্রিশত আকার টিয়া ঠ ঠতে ঠেলা গাড়ি ঠয় কাঠে লয় কেল্লা গয় কেল গা ডাবেন্ড রয় রি ঠেলা গাড়ি ড ডতে ডাব ডয়কের ডা ব ডাব ঢ ঢতে ঢাকি ঢয়কের ঢা কয়সিকার কি ঢাকি মূর্ধন্য মূর্ধন্যতে হরিণ হ রসি মূর্ধন্য হরিণ ত ততে তরমুজ ত র ময়সুগার মু বর্গের তরমুজ ফ ফতে থলে ফ লয় কালে থলে ধতে তুলনা দ কদ ล้อดนตนอยกันนาดุลนาทอทอเตทานไทยเกตาดนตนอทานดนตนอดนตนอเตนูกาดนตนอกันนูควายกากานูกาปอเตปิปรา পয়চন্দ্রমন্দ্র হসিকার পি প ডায়মন্ড রয়কার রা পিঁপড়া প ফতে ফুলকপি ফসিকার ফু ল ক ফসিকার পি ফুলকপি অ বতে বল ব ল বল ভতে ভেড়া ভয়কার ভে দণ্ড রয় কাররা ভেড়া মতে ময়ূর ম র ময়ূর উন্তিজ জতে জব উন্তিজ ব জব বয়সেন্দ্র বয়সেন্দ্রতে রানী রয়কের রা নয় দীর্ঘিকার নি রানী তালিবেশ তালিবেশতে শালিক তালিবেশ একার সা লয় শিকার ক শালিক কাটকাটা মধ্যাহ্ন স কাটকাটা মধ্যে নস্যতে সার কটকাটা বন্ধনের শয়ে চন্দ্রবিন্দু আকার ডায়মন্ডের র সার সিংহ দন্তের শয়ে হ সিংহ হ হতে হাতি হয়কের হা তহিষিকার হাতি ডায়মন্ডের র ডায়মন্ডের রতে ঘড়ি ঘ ডায়মন্ডের র শিকারি ঘড়ি ঢাইবেন্দ্র ঢাইবেন্দ্রতে আষাঢ় সরেয়া কাটকাটা উদ্দিন সহায়কের সা ঢাইবেন্দ্র আষাঢ় উনত্রিশটিও উনতস্তীয়তে গয়না গ উনতস্তীয় দন্ত নয় কান্না গয়না খণ্ডক্তীয় খণ্ডক্তীয়তে মৎস্য ম খণ্ডক্ত দন্ত সয়জ ফালা মৎস্য অনিশ্চম অনিশ্চমতে সিং তালিম সয়সে সিং অনিসং সি বিশের ঘর বিশের ঘরতে দুঃখ দয় সুরে দু বিশের ঘর খ দুঃখ চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দুতে কাঁঠাল কয় চন্দ্রবিন্দু আকার ঠয় কাঠা ল কাঁঠাল